আসসালামু আলাইকুম হোয়াট ইজ ইট কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অসংখ্য ভালো আছো সো আজকে তোমাদের সামনে যে বিষয়ে টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম সেটা অলরেডি প্রথমে তোমরা দেখে ফেলেছো সো এটা পুনরায় আবার মেক করে দেখ সো এটা বলা যায় যে এখন একটা ট্রেন্ড ভিডিও সো অবশ্যই তোমরা এই ভিডিও মেক করে লাইক ফলো কামিয়ে নিতে পারবে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সো এই ভিডিওটি মেক করার জন্য তোমাদেরকে একটা অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটির নাম হলো ক্যাপক্যাট সো প্লে স্টোরে যে তোমরা সার্চ করলে অবশ্যই ক্যাপক্যাট অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবে অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে চেক করে নাও দেন এবার তোমাদের একটা ফটো নিতে হবে সো ফটোটা তোমরা অবশ্যই আগে এডিট করে রাখবে আপনাদের পছন্দের ফটোটি সিলেক্ট করে দেব দেন এইবার আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন ক্যাপকাটের একটা ওয়াটারমার্ক সো ফ্রি ফ্রি চাপ দিয়ে রিমুভ করে ফেলেন এবার আপনারা নিচে অবারলি দেখতে পারবেন সো অবারলিতে চাপ দিয়ে এবার আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা শ্যাডো ভিডিও সো এই শ্যাডো ভিডিওটি অবশ্যই ডাউনলোড করতে হবে সো এবার এটাকে সিলেক্ট করে দেবেন সো ভিডিও ডিসক্রিপশন বক্সে ফ্রি ফ্রি ডাউনলোড করে ফেলেন সো এটাকে সিলেক্ট করে দেওয়ার পর আবারও লেতে চাপ দিয়ে আবারও এটাকে সিলেক্ট করে দিতে হবে দেন এবার আপনাদের কাজটি হলো উপরের পিকচারটি শ্যাডোর একদম শেষ পর্যন্ত করে দেবেন সমান সমান করে রাখবেন দেন নিচে এবার আপনারা শ্যাডোর উপর চাপ দিয়ে স্লাইডে যেয়ে আপনারা এটাকে সিলেক্ট করে দিবেন সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পিকচারটি এখানে আপনি এটা সিলেক্ট করে দিবেন দেন এবার নিচেরটাকে যেহেতু এইখানে আমার মেন পিকচারটি কালো তার জন্য আমি এই পিকচারটিকে সো আজকের ভিডিওটি সম্পূর্ণ এডিট হলে এবার আপনারা এক্সপোর্ট করে ফেলবেন সো আপনারা স্ক্রিনে দেখেন আমি কীভাবে এক্সপোর্ট করি সো আপনাদেরকে বলে রাখি আমার এই চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন অথবা ডিসলাইক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ